হ্যালো আমি Mili welcome back to my channel সবার আগে বলি তোমরা কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি একদম সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে সেজে গুজে এই জন্যই আমি এসেছি তোমাদের সামনে তার কারণ আমি জানি যে এখন লকডাউন চলছে তোমরাও খুব ভীষণভাবে মানে যারা আমরা সবসময় যারা বাড়ির থেকে বেরোই যারা বেরোই না অন্তত কিছু সময় তো তারা হয়তো বেরোও কিন্তু একটু সাজলে দেখবে মনটা একদম খুশি খুশি হয়ে যায় প্রথমে তো আমরা শুনেছিলাম যে চোদ্দ তারিখ অবধি লকডাউন থাকবে তারপরে তো আবার সেটাকে বাড়িয়ে দেওয়া হলো তা এখন তো আমাদের বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না আর আমরা যাবও না আমাদের নিজের স্বার্থে এবং আমাদের পরিবারের স্বার্থে আমাদের রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে সব কিছুরই স্বার্থে মানুষের স্বার্থে আমরা আমরা লকডাউনটাকে মেনে নিয়েছি আই হোপ তোমরাও মানছো আর আমি আজকে এই জন্যই তোমাদেরকে একটা স্টেপ দেখাবো যে দুটো স্টেপ দেখাবো অ্যাকচুয়ালি একটা না দুটো যে আমরা ঘরে বসে একদম সামান্য মানে কি বলবো দশ থেকে কুড়ি টাকা হয়তো খরচা হতে পারে আমাদের বড়জোর ফার্স্ট স্টেপটা করার জন্য আর সেকেন্ড স্টেপটা করার জন্য মেবি তিরিশ টাকার মধ্যে খরচা হবে টোটাল ধরে রাখো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আমরা টোটাল একটা স্টেপ দেখাবো সেটা আমরা ইউজ করব এবং সেটার রেজাল্টও ভীষণ ভালো পাবে তোমরা আই হোপ যে তোমরা এটা ইউজ করবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত আছে সবার সাথে শেয়ার করবে এই লকডাউন টাইমে তারা যাতে বাড়িতে বসে এটা করতে পারে তাহলে চলো আর বেশি না দেরি করে শুরু করি লেট স্টার্ট আজকে যে স্টেপগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে যাদের আমাদের ব্রাউন স্পট হয় বা পিগমেনশান বলো তারপরে যাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে যারা সবসময় এসির মধ্যে থাকো তাদের জন্য এই স্টেপগুলো দেখাবো তার মানে কিন্তু এটা আমি বলছি না যে যাদের নর্মাল স্কিন বা কম্বাইন স্কিন তারা করতে পারবে না তারা অবশ্যই করতে পারবে আর এটা সপ্তাহে তোমরা দুদিন থেকে তিন দিন অ্যাপ্লাই করতেই পারো যদি তিন দিন অ্যাপ্লাই করো তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে তোমরা তো তোমরাও অ্যাপ্লাই করবে স্কার্টটা তৈরি করার জন্য আমাদের লাগবে এক চামচ মতো আমি এখানে কফি নিয়ে নিয়েছি আর এর সাথে আমি অ্যাড করব virgin coconut oil virgin coconut oil আমি ইউজ করছি তোমাদের বাড়িতে যেরকম কোকোনাট অয়েল তোমাদের আছে সেরকমই তোমরা নেবে এরকম কোনো ব্যাপার নেই যে ভার্জিন কোকোনাট অয়েল নিতে হবে এর সাথে এটাকে অল্প একটু আমি মিক্সড করে নেবো এটা পেস্ট করার জন্য এবার একটা চামচের সাথে এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করব খুব ভালোভাবে এটাকে পেস্ট করতে হবে যাতে একদম যে কফির মধ্যে একটু দানা দানা যে ব্যাপারটা থাকে সেটা যেন না থাকে আর কি সেভাবে এটাকে ভালোভাবে আমরা ব্লেন্ড করবো পুরোপুরি যে দানা থাকবে না তাও নয় কিন্তু যতটা পারবো আমরা চেষ্টা করব আর কি এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে যেখানে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় যেমন নাকের এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে সেখানে একটু বেশি করে দেবো চোখটাকে বাদ দিয়ে করতে হবে সারা মুখে আমি অ্যাপ্লাই করে ফেলেছি এবার আঙুলের সাহায্যে এটাকে এইভাবে দলতে আস্তে আস্তে ডলতে হবে খুব বেশি প্রেশার দিলে কিন্তু স্কিন লাল হয়ে যেতে পারে বা র্যাশ বেরিয়ে যেতে পারে খুব আস্তে আস্তে ডলতে হবে এটাকে যে জায়গাগুলোতে আমাদের আমি বললাম যে ব্ল্যাক হেড হেডসের ব্যাপার থাকে আমাদের সেই জায়গাগুলোতে একটু বেশি করে আমরা আঙুল দিয়ে মাসাজ করবো এক থেকে দু মিনিট মতো মাসাজ করব হালকা হালকা করে তারপরে ওয়াশ করে নেব এবার আমি ওয়াশ করে নেব আমার ওয়াশ হয়ে গেছে মুখটা একদম ক্লিন হয়ে গেছে এবার আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাবো এখানে আমি একটু টক দই নিয়েছি দু চামচ মতো এবার দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবো খুব ভালো করে এটা ফেটাতে হবে আমার দইটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি বারবার কিন্তু একটা কথাই তোমাদেরকে বলবো যে চোখটাতে কিন্তু খুব সাবধান মানে আগের স্টেপটা যেটা দেখালাম সেটাতেও কিন্তু বলেছি চোখে যেন না লাগে তো সেভাবেই তোমরা অ্যাপ্লাই করবে দইটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এইভাবে এবার আমি সেমভাবে আগের স্টেপে যেটা দেখিয়েছিলাম আঙুলের সাহায্যটাকে ভালো করে মাসাজ করব মাসাজ করতে হবে মিনিমাম পাঁচ মিনিট থেকে দশ মিনিট সবসময় স্কিনে যখন মাসাজ করব আমরা এইভাবে করব এই মানে ডাউন কখনো করব না আমরা আপ এই জায়গাগুলো কিন্তু কখনো স্কিপ করবে না তোমরা এই জায়গাগুলো কিন্তু ভীষণ প্রয়োজন যাদের স্কিন খুব ড্রাই তারা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের বেশি করবে আর যাদের কম্বাইন্ড স্কিন বা নর্মাল স্কিন অয়েলি স্কিন তারা পাঁচ থেকে দশ মিনিট করলেই যথেষ্ট আমাদের ফেসের যে এই পোর্শনটা আছে এই পোর্শনটা খুব ভালোভাবে মাসাজ করবে কারণ এই পোর্শনগুলোতেই কিন্তু আমাদের পিগমেন্টেশন বলো যে কোনো ব্রাউন স্পট বলো এই জায়গাগুলো থেকে স্টার্ট হয় তো এই জায়গাটা খুব ভালোভাবে আমাদের মাসাজ করতে হবে আমরা যখন এই জায়গাটাকে মাসাজ করবো ঠিক এইভাবে করবো মাসাজটা করতে করতে তোমরা দেখবে যে দইটা অনেকটাই টেনে যাচ্ছে স্কিনের সাথে আমি দইটা পুরো একদম স্কিনে টানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি ওয়াশ করে তারপরে তোমাদেরকে সে দেখাচ্ছি আমার ওয়াশ করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে স্ক্রিনটা কত সুন্দর গ্লো করছে তোমরাও ট্রাই করো বাড়িতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমাকে জানাবে কমেন্ট করে যে তোমরা কেমন রেজাল্ট পেলে আই হোপ তোমাদের ভালো রেজাল্টই আসবে আর যেহেতু আমি এই স্টেপগুলো এই জন্যই দেখালাম যে লকডাউনের যে টাইমিংটা আমাদের আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে আমাদের কোনোভাবেই বাইরে গিয়ে কোনো স্কিন ট্রিটমেন্ট করা সম্ভব নয় তা বাড়িতে বসে খুব সহজেই এগুলোকে করা যেতে পারে তাই তোমরাও ট্রাই করো খুব শিগগিরই আসবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো স্কিনের পর আরও অনেক ট্রিপস তাহলে আজকে তাহলে এইটুকুই টাটা